পাইন রাধাকৃষ্ণ মন্দির যেখানে দীর্ঘদিন ধরে পূজিত হচ্ছেন শ্যামরাইয়ের বিগ্রহ হরে কৃষ্ণ সত্যি অসাধারণ লাগলো জায়গাটি তাহলে আর দেরি কিসের আপনারাও এসে ঘুরে যান আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কোনো জায়গা আপনাদের বেশি ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তাহলে আজকের মতো বিদায় সকলে ভালো ও সুস্থ থাকবেন